up good people so R one five M নিয়ে বের হয়েছি অ্যান্ড সবচেয়ে প্যারার একটা জিনিস যে গাড়ির এখনও কাগজ আসে নাই অ্যান্ড আমার মতো যারা অনেকেই আছেন যে এম এর কাগজ নিয়ে একটু প্যারা খাইতেছেন আসলে নতুন কোনো বাইক বাংলাদেশে ঢুকলে বিআরটি থেকে কিছু পারমিশনস নেওয়া লাগে সেই পারমিশনসগুলো এখনও নিতে পারে নাই বিধায় প্রায় বাংলাদেশে সাতশো থেকে এক হাজারের মতো R one five V four বা এম এর পেপারস হয় নাই যখন এটা অফিসিয়ালি লঞ্চ হবে তখন সেই চান্স আছে যে পেপার হওয়ার আমার এই বাইকটা নেওয়ার রিজন হইল একটু ডিফারেন্ট ফিল নেয়ার বেসিক্যালি ডিফারেন্ট ফিল নেয়ার কারণ আমার জি সিক্স আর আছে জি সিক্সের দিয়ে আমি বেশি বের হই যদিও তখন কোনো মোটো ভ্লগ হয় না বাট এমনি ঘুরতে থাকি বাট আমি যে বাইকগুলো কিনি এগুলোর ব্রেকিং পিরিয়ড আমি খুব সুন্দর করে মেনটেন করি অ্যান্ড এটার মধ্যে একটা মজা আছে যেমন আস্তে আস্তে বাইক চালাই অ্যান্ড এখন আমার এই বাইকে সেভেন জিরো থ্রি মানে সাতশো তিন কিলোমিটার অলরেডি আমি বাইক চালাই ফেলছি পাঁচ হাজার আরপিএমের মধ্যে অ্যান্ড <coughs> আরে ঠান্ডা লাগছে অ্যান্ড এটার মধ্যে আমি মোবিল দিছি লিকি মৌলি টেন ফর্টি যেটা মিনারেল অ্যান্ড অলরেডি ছয়টা শেষ সাতশো কিলোতে ছয়টা শেষ একটু বেশি খাওয়াইছি আর কি যাতে দেখি এটার যখন এটার ব্রেকিং শেষ হবে পনেরোশোর পরে যায় তখন দেখি এটার মধ্যে হারিকেনের এয়ার ফিল্টার অ্যান্ড প্লাগ এগুলো লাগে কতটুক টপ উঠানো যায় <clears throat> রাস্তা ভিজা থাকলে খুব বেশি পেন খেয়ে যায় কারণ আমার পিছনে মার্কেট নাই অনেক দিন পরে ইকবাল রোড আসছে কারণ কি সাতশো তিন আছেন এটা আটশো বানাইতেছি এলাকার মধ্যে চালায় জাস্ট এটা অনলি কুমিল্লাতে গেছে কুমিল্লাতে যেও আমি ভয় পেয়েছি আসতে কারণ Indian bike at first and পাঁচ লাখ বিশ হাজার টাকা দিয়ে বাইকটা কেনার পরে যদি আমাকে কোনো চেকপোস্টে আটকে জিজ্ঞেস করে পেপার্স কই অ্যান্ড এটা কুমিল্লা কুমিল্লা থেকে আসছি বলি তাইলে বলবে কি এটা বর্ডার ক্রস বাইক তারপরে কষ্টটা কই রাখবো সেই কষ্টে আমি লাস্ট টাইম আমি কুমিল্লা নিয়ে যাই না এই বাইকটাকে জিএস নিয়ে চলে গেছি কারণ প্যারা ক্যারা খাইবো এই খুদাই সো অনেকেই আমার মেসেজ করছেন যে এটার কাগজপত্র কেন আসে না অ্যান্ড সেই অ্যান্সারটাই কিন্তু আজকে দিয়ে দিলাম এই জন্য আসে না বাট প্যারা নাই ইনশাল্লাহ এসে যাবে সাতশো দুই তিন এটার মধ্যে এক দুই কিলোমিটার বাড়লে কি যে মনে খুশি লাগে কারণ পনেরোশোর পরে এটারে পনেরোশো পর্যন্ত আমি ভালো এটারে ব্রেকিং খাওয়াবো তারপর হবে হয়েছে উড়া দুরা টান ইকবাল রোডের এক চক্কর দিয়ে ফেলছি অ্যান্ড আমরা আমাদের অফিস চেঞ্জ করে ফেলছি কারণ ওটা একটা ছিল একটু প্যারা খাইতে হইতো আমাদের সবাইকেই অ্যান্ড এখন যে অফিসটা ওটাতে আবার সবসময় বেরোয়া যাবে না রাতের বারোটার মধ্যে ওই অফিসে ঢুকে যেতে হবে আর নাহলে সারা রাত বাইরে থাকতে হবে অ্যান্ড অফিসটাও মানে কি বিল্ডিংয়ের অনেকগুলো উপরে কারণ আমার অফিস অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল যেগুলো নিচতলায় সেফ ছিল না যেমন লাস্ট কিছুদিন আগে কিন্তু আমার সামনে বাসা ওই অফিসের সামনে গাড়ি রেখে আমি বাসায় গেছিলাম হাইটে হাইটে আইসা দেখে গাড়ির অনেকগুলো পার্টস নাই তারপরে এসি যে লাগাইছিলাম এসির পাইপ টাইপ কাইটা মেটা লয়ে গেছে গা তাই আর কি চেঞ্জ কারণ এটার মধ্যে ক্যামেরা থাকে ড্রোন থাকে দেন আমাদের মার্চেন্ডাইজের অনেক প্রোডাক্টস থাকে দেন পিসি থাকে দেন আমরা একটা ল্যাপটপ থাকে অনেক কিছু থাকে তাই চেঞ্জ হয়তো এখন অনেকেই যে আমাকে পাবেন না অ্যান্ড uh, আমি চাইও না যে ওই বাসায় এখন আর কেউ যাক কারণ ওইটাতে আমি থাকি না এই হচ্ছে কথা হা আমি দেখি এই মোবিলে আমি কতটুকু চালাইছি বাইশ কিলোমিটার মাত্র চালাইছি সে যে মোবিলটা লাস্ট ঢালছি কারণ আমি মোবিল দেওয়ার পরে টিপগুলো ক্যান্সেল করে দিই সাতশো চার এক একবারে আর মজা লাগে টিমসান লাগাইছি সে কেন জানেন অনলি ফর কর্নারিং গাড়ি ষাট বাষট্টি উঠুক পাঁচ হাজার আরপিএম নিচে চলেই হয় এটা হচ্ছে মেইন কথা আর হ্যাঁ ইনস্টাগ্রাম স্টোরিসে দেখছেন যে আমি একটা অদ্ভুত টাইপের লুকিং গ্লাস লাগাইছি বলতে পারেন ফর্মালিটির জন্য বাট না লুকিং গ্লাসটা এরকম আর আমি একটু বেশি ভাব দেখাই তো মানে বাইক চালানোর টাইমে একটু মানে ভাইবস লাগে নাইলে হয় না তাই লুকিং গ্লাসটা এরকম করে রাখি কেউ মাইন্ড করেন না বাট জোস কানসা দুইটা একটা কথা বলবো এই এম এর কিট অনেক পাতলা অনেক পাতলা ওয়াও ওয়াও ভাই ফার্স্ট টাইম গাড়ি দেখছি কাশ একটা গাড়ি হইতো আমার এরকম thanks for watching this video if you like this video তাইলে শেয়ার করে দিয়ে ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাঠের পিছনে এখন দিনের মতো আলো রাতেও হয় কজ অনেকগুলো লাইট লাগাই দেওয়া হয়েছে ধন্যবাদ একত্রিশ নং ward so bye bye Allah হাফেজ